তো কি অবস্থা ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে আমি কি নিয়ে রোস্ট করব জানেন কি জানি না এটা আগে তুমি বলবা না র‍্যাপার ম্যাপে একের লোক কেডা দেহা এমএস সলতাবো মের গোটা উনে তো কেডা দেহা আলে হোল্ড কইরা দেখছেন ভাই বোরকার সাথে হিজাব পরে তামিল মুভির অ্যাকশন দেখানোর কোনো মানে হয় বলেন মজা আয়া আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন জানি না যাই হোক নাচ দেখো নাচ দেখো তোমরা সবাই সরকারি রাস্তায় এমনভাবে নাচানাচি করলে ইউটিউবার পাবলিক পাগল হয়ে তার নাচ কাজিয়া দেখতে আসবে রাইট ব্রো তোমাদের দেখে আমার বুকের মাঝে ঢেউ খেলে ভাবে ঢেউ খেলানো স্টাইলে আমার দিকে হাইটা আসতেছে আপনারা সকালে একবার আর সন্ধ্যা একবার দিনে দুইবার সালাম করা দরকার বলে বলে বলে বলে লাগদি কমাল ও কিথে চলি জান্দি এমন দৃশ্য দেখার পরে নিজের কাছে মনে হয় কন্ট্রোল তোমার জন্য ফিলিং করছে কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইকে হালাই দিবি First thing first, I'ma say all the word inside my head I'm fried up and tired of the way that they এইভাবে আর কতদিন হেজাবকে অপমান করবি তোরা তোদের জন্য আজ দুনিয়াটা এই জায়গা মনে রাখবি বোন তোদেরকেও একদিন কবরে যাইতে হবে আর সবকিছুর হিসাব গুনে গুনে দিতে হবে সেদিন তোদের এই সব টিকটক দেখার মতো আর কেউ থাকবে না উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য বাংলাদেশের সবচেয়ে ভালো মেয়ে তুই যদি এই দুনিয়ায় সবচেয়ে ভালো মেয়ে হলে এই দুনিয়ায় সবচেয়ে ভালো ছেলে হলো Johnny song Seriously, what the fuck are you doing? কি ট্যালেন্টের দিয়ে চশমা এখন কি দিয়ে মুস্তাছে দেখছেন ভালো এজান একটু পানি হবে প্লিজ তাহলে কি দুধ খাবে